নুন দিয়ে শাকটা দু থেকে তিন মিনিট ভালো করে চটকে নেব এইভাবে চটকাতে চটকাতে দেখবেন শাকটা নরম হয়ে এসেছে আর শাকের থেকে জল বেরিয়ে এসেছে হালকা করে চেপে শাক থেকে জলটা ফেলে দেব শাকের জল ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ বেসন সামান্য হলুদ গুঁড়ো এক চিমটি কালো জিরে সমস্ত উপকরণগুলো আগে ভালো করে চটকে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে পুরোটা ভালো করে মেখে নেব মেথি শাক আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে ছোট ছোট পকোড়া বা বড়ার আকারে ভেজে নিচ্ছি স্ন্যাক্স হিসেবেও যেমন ভালো লাগে খেতে এই মেথি পকোড়া তেমন গরম গরম ভাত ডালের সঙ্গেও কিন্তু দারুণ লাগে যদি ভাবছেন যে মেথি পকোড়াতে প্রচণ্ড তেতো একদমই খাওয়া যায় না তাহলে বলবো ভুল করছেন মেথি পকোড়া কিন্তু একদমই তেতো হয় না খেতে আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে দেখবেন এক ফোঁটাও তেতো লাগবে না তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে অসাধারণ স্বাদের মেথি শাকের পকোড়া আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে আমি আপনাদের আরও কিছু ভেজে দেখাচ্ছি এই মেথি শাকের পকোড়া সন্ধেবেলা চা মুড়ি দিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন লাঞ্চে ভাতের পাশে পাতলা মুসুর ডাল আর এরকম কয়েকটা গরম গরম পকোড়া থাকলে আর কি চাই